জিকির তো অবশ্যই করবে জিকির চারটা শব্দ দিয়ে করা যায় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই চারটার বাইরে কোন জিকিরের শব্দ নেই যদি থাকে ওগুলো দোয়া দরুদ হ্যাঁ আপনি আল্লাহ আল্লাহ করেন এরপরে রব্বানা সালাম আংফাসানা ওয়া ইল্লাম তানফিরুনা এটা দোয়া কোরআনের আয়াত এ কথা বলছেন না হ্যাঁ, হ্যাঁ। জিকিরের শব্দ মেন কয়টা চারটা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জিকির আপনাকে আমি করতে নিষেধ করি না যদি এবাদত মনে করে করেন অবশ্যই তার পেছনে দলিল থাকা লাগবে এবাদত যদি কেউ করে তার পেছনে দলিল থাকা লাগবে না আন্দাজে তো কিছু করতে পারেন না আবার জিকির আপনি জোরে করে এই জায়গায় যে ব্যথা করবেন তাও হবে না কিভাবে করবেন সেই নিয়ম আল্লাহ কোরআনে দিয়েছেন নবীজি হাদিসে দিয়েছেন কারণ জিকির যদি এবাদত হয় আল্লাহর হুকুম থাকবে আর রসুলের নিয়ম থাকবে ঠিক না রসুল না করে ওই ওই জিকিরটা ভাব অত বড় আবাদত মবিজি না করে আপনাকে আন্দাজে করতে বলেছে বলুন কোনো কিছু তথ্য নিতে হলে আগে আল্লাহর বিধানটা দেখবেন যে নবীরা কি করে মেরেছে হজরতে জাকারিয়া আল্লাহর জিকির করেছে না করে নাই জিকির রব্বিকা আবদাহু কি জাকারিয়া ইদিনা দা রব্বাহু নিদান খফিয়া তিনি তার রবকে ডেকেছিলেন গোপনে কি করে গোপনে আর আপনি যে এমন জোরে ধাক্কা দেখছেন আশপাশের রুগী থাকলেও ভয় পাই কি হচ্ছে এবার আসেন দলিল সরাই আরব নয় নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনের দুইশো পাঁচ নাম্বার আয়তে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন জিকির করতে চাও ওয়াজ কর রব্বাকা ফি নাফসিকা تضرعا وخيفة ودون الجهر من القول بالغضو والآصال ولا تكن من الغافلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওয়াদকুর রব্বাকা ফি নাফসিকা হেনবে আপনি আপনার রবের নামে জিকির করতে চান এক নাম্বারে আপনাকে আমি আদেশ দিলাম মনে মনে করবেন কিভাবে মনে মনে দুই নাম্বারে তা তাদরআন ভীত সন্তুষ্ট হয়ে তিন নাম্বারে খেফাতান উচ্চ আওয়াজ বাদ দিয়ে না খেফাতা মানে গোপনে সরে চার নম্বরে দোনাল জাহারি মিনাল কাউলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে একটা শব্দ যদি আমি ভুল বলি কোন আলেন নিয়ে আসবেন নিয়ে এসে বসান এই যে চারটা ব্যাখ্যা করলাম একটা যদি ভুল হয় আগে বলেন আমি তারপরে সামনে শব্দে যাব এক নম্বরে জিকির করবেন মনে মনে দুই নম্বরে ভিতর সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে তিন নম্বরে মৃদ স্বরে গোপনে চার নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এবার বাংলাদেশে মিলান এই চারটা নিয়ম বাদ দিয়ে যারা জিকির করতে করতে গাছে উঠে যায় এর ভেতরে আছে তাহলে বুঝতে হবে ওটা জিকির না ওটা ওর দরবারের ফিকি এরপরেও যদি কেউ না বোঝার ভান করে অন্ধভাবে আপনার ওই ভণ্ড পীরকে মেনে চলেন আপনি নিজেও জাহান নামে যাচ্ছেন আর ওকেও জাহান নামে নেচ্ছেন এখন যদি বলেন ওরে আমি নিলাম কি করে কারণ কেউ যদি বেদাত তৈরি করে দুনিয়াতে সে নিজে জাহান্নামি আর বেদাতপন্থী লোককে কেউ ভালোবাসে মহাব্বত করে সাহায্য করে সেও জাহান্নামি এই পৃথিবীতে কেউ যদি বেদাত শুরু করে সে যেমন জাহান্নামি বেদাতপন্থী লোককে কেউ যদি ভালোবাসে সেও জাহান্নামি এখন বেদাত কি ইসলামের জন্য নতুন কিছু করা এক কথা বলছেন মানে ইসলামের জন্য নতুন কিছু করা না না সন্ন্যাস সোননাথ মানে নবীজি যা করেছেন ওইটা সোননাথ শেষ তাহলে কেয়ামত পর্যন্ত নতুন নতুন নিয়ম আসবে এই যে আজকে একটা ফটোয়া বের করে কারা যেন এইটা দিয়ে বলি দাঁড়ায় এটা যেন প্রশ্ন লিখেছে যে আমাদের ঈদগার মাঠে ইমাম সাহেব আরবি খোদ্া পড়ার পর চার পাঁচজন মিলে আগে আবার বাংলায় বয়ান দেয় এরপরে সানি খোদ্া পড়ে এই নিয়মটা রসুলের যুগে ছিল হ্যাঁ। ছিল কথা বলছেন এখন নতুন করে যদি এই নিয়ম কেউ বানায় এটা কি সন্ন্যাত হবে না বেদাত হবে না বেদাত বললেই তো বেদাত না আগে দেখা লাগবে ওইটার দ্বারা ইসলামের আল্লাহর মানবতার কোনো ক্ষতি হয় কিনা এক কথা বলছেন এখন না আপনার শুনছেন না মোবাইল কি আপনার মোবাইলে আমি গেমে যাচ্ছি আর উনি মোবাইল গল্প করছে না এখানে এত এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ আছে কারণ কালকে দোকানে বসে গেবত করবে কি বলে গেল কিছুই বুঝলাম না কারণ এলাকায় অনেক এরকম এসেছে এসে শূন্যতার বেদাত বুঝিয়েছে এই রসুলের জামানায় প্লেন ছিল না এখন প্লেনে চড়া বেদাত এই চিন্তা মাথার ভেতরে আছে অথচ বেদাতের সংজ্ঞা যে ওইটা না ও নিজেও জানে না বেদাত কি ইসলামের একটা কথা খালি মনে রাখবেন একটা কথা ইসলামের জন্মে নতুন কিছু করা বেদাত নয় ইসলামের মধ্যে নতুন কিছু করা বেদাত শুধু জন্মে আর মধ্যে এই দুইটা শব্দ মনে রাখবেন যে কোন জায়গায় মিলাবেন সন্ন্যতার বেদাত আপনি মিলিয়ে ফেলতে পারবেন কারো কাছে প্রশ্ন করা লাগবে এই যে জিকির আমি বললাম একটা এবাদাত জিকিরের একটা সিস্টেম আছে না এক কথা বলা লাগবে জিকিরের শব্দ জিকিরের শব্দ আছে তো জিকিরের নিয়মও আমরা জানলাম নবীরা এভাবে জিকির করেছে জিকিরের শব্দগুলো এই জিকির করার যে চারটা নিয়ম আল্লাহ তাও বলে দিলেন এখন নতুন করে এই চারটা নিয়ম বাদ দিয়ে যদি কেউ আর একটা আবিষ্কার করে ওই জন্য বলছিলেন বসেন বসেন বসে এই শব্দ তো এই চারটার ভেতরে আছে মানে নতুন করে আপনি মানালেন এইটাই হচ্ছে বেদাত ইসলামের মধ্যে নতুন কিছু করা বেদাত আর ইসলামের জন্যে এই যে যে মসজিদটা এখানে নামাজ পড়লাম এই মসজিদটা এই যে মনে হয় যে সে মোগল আমলের মসজিদ ওনারা গিয়েছিল আজকে নামাজ পড়তে এই সোরা মসজিদ নাকি জানো এই মসজিদটা মনে করেন হাজার বছর আগের এখন এই হাজার বছর আগের মসজিদ মাত্র তিরিশ জন নামাজ পড়তে পারে এলাকায় হাজারো মুসলমান এখন যে মসজিদে জায়গা পাবে না এখন যদি এনারা সবাই উদ্যোগ নিয়ে মসজিদ ভেঙে সুন্দর করে আরো বিউটিফাই করে বড় করে টাইলস লাগায় মোজাইক পাথর দিয়ে দেয় এসি লাগায় এটা কি ইসলামের মধ্যে না ইসলামের জন্য এই এতটুকু শব্দ মনে রাখলে তো আপনাকে কেউ ধোকা দিতে পারবে না যে এসে বেদাতের সংখ্যা ভাবে বলবে যে রসলের যুগে তো এরোপ্লেন ছিল না এখন এরোপ্লেনে শোনা বেদা তাহলে তুই হেলিকপ্টারে চলি কোন কারণে রসুলের যুগে তো ওইটা ছিল করার জায়গা না বেদাতের সংজ্ঞায় জানো না টান দাও খুললেই কোরআন শরীফ হাদিস বোঝানোর মতো যোগ্যতা এদেশের মানুষের একেবারেই কম ওই আমার বাবা এই করেছে দাদা এই করেছে কানে হাত দিয়ে টান যায় মানুষ মনে করে ওয়াজ হচ্ছে পড়াশোনা করা লাগবে যে যত ব্যক্তি স্টাডি করবে কোরআনে কারিমের গভীর নিগড় তথ্য আমার আল্লাহ তাকে উপহার দেবে কি হয়েছে তোদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করিস না কে বলছেন এখন থেকে আপনি যতটুকু জানে যদি জানেন কুলহু আল্লাহ আহাদ চিন্তা করবেন কুল আর কুল এর ভেতর পার্থক্য কি অল্লাহ আর আল্লাহর ভেতর পার্থক্য কি কেউ ওয়াটা কিসে আহাদ আল্লাহ আহাদ না দিয়ে অন্য কোন শব্দ এখানে দিতে পারতেন এরকম সব চিন্তা করে গভীরে যাবেন দেখবেন নতুন তথ্য আপনার হাতে চলে আসবে